అల్లా అల్లా మీకు నొద అర్ధో సమా అల్లా అల్లా మీకు నొద అర్ధో సమా అల్లా అల్లా మీకు నొద జవో హవా లా ఇలాహ ఇల్లల్లా లా ఇలాహ ఇల్లల్లా లా ఇలాహ ఇల్లల్లా లా ఇలాహ ఇల్లల్లా لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আল্লাহ পাক رب العالمين অসংখ্য অগণিত شكريا আল্লাহ তালা আমাকে আপনাকে সুস্থ শরীরে রেখে আল্লাহ তালার বন্দেগি করার আল্লাহ পাক রাব্বুল আলমিনের এবাদত করার তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করেছেন মুসলমান বানিয়েছেন ইমানের মতো দৌলত আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন আমরা স্বীকার করেছি মোহাম্মদুর রসুল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের জন্য যে ধর্ম নির্ধারিত করেছেন সেই ধর্মের নাম হলো ইসলাম ইসলাম মানে হলো আনুগত্য করা ইসলাম মানে আনুগত্য করা পরিভাষায় বলা হয় যে ইসলাম ধর্মের আনুগত্য করা করে তাকে মুসলিম বলে যে ইসলাম ধর্মের আনুগত্য করে তাকে কি বলে মুসলিম আর ধর্মের নাম ইসলাম ইসলাম মানে আনুগত্য করা মেনে নেয়া আমি ধর্মের সকল বিধিবিধান শরীয়তের সকল হুকুম আহকাম আমি মানলাম আমি মানব অঙ্গীকারবদ্ধ হলাম আর এর উপর আমল করলাম এটাই হলো ইসলাম তাহলে এক হিসাবে ইসলাম মানে হলো ধর্ম ধর্মের নাম ইসলাম ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য ধর্ম তালাশ করবে আল্লাহ তালা কুরআন শরীফের মধ্যে এরশাদ ফরমাইতেছেন ইসলাম ব্যতীত ইসলাম ছাড়া অন্য ধর্ম তালাশ করবে আল্লাহ তালার নিকট তা কখনোই গ্রহণযোগ্য হবে না এবং সে আখেরাতে ক্ষতিগ্রস্ত হবে ক্ষতিগ্রস্ত মানে জাহান নামে যেতে হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে ইসলাম দান করেছেন এর আগে আল্লাহ পাক রাব্বুল আলমিন হজরত আদম আলি সাল্লাম থেকে নিয়ে হজরত রাসুল করিম সাল্লাহ আলি সাল্লাম পর্যন্ত অনেক নবী রাসুল দুনিয়ার মধ্যে পাঠাইছেন মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রাব্বুল আলমিন কিছু সংখ্যক মানুষকে বাছাই করেছেন নবুয়াত দেওয়ার জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন মানুষের মধ্য থেকে কিছু মানুষকে বাছাই করেছেন নবী হওয়ার জন্য যখন যে নবী দুনিয়ার মধ্যে আসতেন যে যুগে আসতেন যে কৌমের মধ্যে আসতেন যে এলাকার মধ্যে আসতেন যারা এই নবীকে মানত তারাই মুসলমান যারা নবীকে মানত তারাই মুসলমান হইতো পরবর্তীতে যখন অন্য কোনো নবী আসতেন তাহলে পূর্বের শরীয়ত রহিত হয়ে যেত নতুন নবী আসলে ওই নতুন নবীর শরীয়ত মানতে হয় নতুন নবীর শরীয়ত যারা মানবে তারাই আবার মুসলমান হবে এমনইভাবে শেষ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলি সাল্লাম যখন আগমন হলো তখন এই শরীয়ত যারা মানবে তারাই হবে মুসলমান যারা মানবে না তারা মুসলমান হতে পারবে না ধারাবাহিকভাবে আলোচনা চলতেছিল যে ইসলাম ধর্মে ধর্মকে পাঁচ ভাগে বাগ করা হয়েছে প্রথম বাঘের নাম হলো ইমানিয়াত ইমানিয়াত সম্পর্কে আলোচনা চলতেছিল ইমানিয়াতের মধ্যে প্রথমেই হলো আল্লাহ পাক রাব্বুল আলমিনের প্রতি বিশ্বাস রাখা আল্লাহ তালার অস্তিত্বে বিশ্বাসী হওয়া আল্লাহ তালার সিফাতে গুণাবলিতে বিশ্বাসী হওয়া আল্লাহ পাক রাব্বুল আলমিনের একত্ববাদে বিশ্বাসী হওয়া আল্লাহ পাক রাব্বুল আলমিনের সাথে কাউকে শরীর করা যাবে না দ্বিতীয় বিশ্বাস হলো ফেরেস্তাদের প্রতি বিশ্বাস রাখা মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের নাম হলো ইমান মুসলমানদের ধর্মীয় বিশ্বাসের নাম ইমান ইমান হলো অন্তরের সাথে সম্পর্ক সম্পৃক্ত তাহলে এই অর্থে ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত বোঝা যায় যে ইমান ইমান হলো ইসলাম ধর্মের অন্তর্ভুক্ত আবার অন্য হিসাবে ইসলাম হল ইমানের অন্তর্ভুক্ত কিভাবে ইমানের সাতাত্তরটি শাখা আমরা জানি উলামাই কেরামরা এই সাতাত্তরটি শাখাকে ভাগ করেছেন বের করেছেন একত্রে জমা করেছেন অন্তরের সাথে সম্পৃক্ত যে সমস্ত বিষয় সাতাত্তরের মধ্যে সেটা হলো সেগুলো হলো তিরিশটি আর জবানের সাথে সম্পৃক্ত বিষয় হলো সাতটি আর আমলের সাথে সম্পৃক্ত বিষয় হলো চল্লিশটি তাহলে চল্লিশটি বিষয় হলো আমলের সাথে সম্পর্ক রাখে আর এই আমলকেই আরেক হিসাবে ইসলাম বলা হয় এক হিসাবে ধর্মের নাম হলো ইসলাম আরেক হিসাবে আমলের নাম হলো ইসলাম অন্তরে বিশ্বাসের নাম হলো ইমান আর আমলের নাম হলো ইসলাম ধর্মীয় বিশ্বাসের নাম ইমান ধর্মীয় কর্মের নাম ইসলাম তাহলে ইসলামও ইমানের শাখা প্রশাখার অন্তর্ভুক্ত তাহলে বোঝা গেল এক হিসাবে ইসলামের ভিতরে ইমান আর এক হিসাবে ইমানের ভিতরে ইসলাম তাহলে ইমান আর ইসলাম একসাথে থাকতে হবে পরিপূর্ণ মুমিন মুসলমান হতে হলে সব কিছু আমাকে মানতে হবে শরীয়তের সমস্ত বিধিবিধান আমাকে মানতে হবে দুই নম্বরে আলোচনা চলতেছিল ফেরেস্তাদের প্রতি ইমান রাখা বিশ্বাস রাখা অন্তরের সাথে সম্পৃক্ত বিষয় আল্লাপাক রাব্বুল আলমিন এক জাতি সৃষ্টি করেছেন যে জাতিকে আরবিতে মালাইকা বলা হয় মানে ফেরেস্তা জাতি নূরের সৃষ্টি আল্লাপাক রাব্বুল আলমিন নূর দিয়ে তাদেরকে সৃষ্টি করেছেন মানুষের মতো খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না ঘুমানোর প্রয়োজন হয় না ফেরেস্তাদের পেশাব পায়খানা করার প্রয়োজন হয় না ফেরেস্তাদের বিবাহ সাদী করার প্রয়োজন হয় না ফেরেস্তাদের এক বর্ণনায় প্রত্যেক দিন আল্লাহ পাক রাব্বুল আলমিন সত্তর হাজার ফেরেস্তা নতুনভাবে সৃষ্টি করে প্রতিদিন সত্তর হাজার ফেরেস্তা সৃষ্টি হইতেছে এইভাবে কেয়ামত পর্যন্ত সৃষ্টি হতেই থাকবে নতুন নতুন ফেরিস্তা সৃষ্টি হবেন কিন্তু কোনো ফেরেস্তার মৌতের কথা শোনা যায়নি শুধুমাত্র কেয়ামতের সময় যখন ইসরাফিল আলাই ইসালাম সিংহায় ফু দিবেন তখন সমস্ত মাহলুক সমস্ত প্রাণী যত জিনিসের মধ্যে প্রাণ আছে সবারই মরণ হবে যত জিনিসের মধ্যে প্রাণ নাই আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি যেগুলোর মধ্যে প্রাণ নাই সেগুলো ধ্বংস হয়ে যাবে তখন ফেরেস্তাদের মুহূর্তের কথা আসছে ফেরেস্তাদের মুহূর্তের কথা আসছে এর আগে ফেরেস্তাদের কোনো মৃত্যুর কথা আসে নাই যে কেয়ামতের আগে কোনো ফেরেস্তা মারা যাবেন এরকম কোনো কথা আমার জানা নাই তাহলে বোঝা গেল প্রতিদিন যে নতুন নতুন ফেরেস্তা আল্লাপাক রাব্বুল আলম সৃষ্টি করতেছেন তাহলে কিয়ামত পর্যন্ত তাদের হায়াত আল্লাহ তালা দিয়ে দিছেন তাহলে ফেরেস্তাদের মৌত নাই শুধু সৃষ্টি হইতেছে মৌত নাই কিয়ামতের আগ পর্যন্ত মৌত নাই সৃষ্টি হইতেছেন তাহলে কি বিপুল সংখ্যক বিপুল পরিমাণ আল্লাহ পাক রাব্বুল আলমিন এই ফেরেস্তা জাতি সৃষ্টি করেছেন তাদের সংখ্যা কত আল্লাহ ছাড়া কেউ জানেন আর আরেকটা জাতি হলো জিন জাতি আমরা জানি সুরা জিন নামে একটা সুরা আছে কোরআন শরীফের মধ্যে এই জিন জাতির মৌত হয় দুনিয়ার মধ্যে কেয়ামতের আগে জিন জাতির মৃত্যু হয় তবে তাদের হায়াত অনেক লম্বা হয়ে থাকে জিন জাতির হায়াত অনেক লম্বা হয়ে থাকে যেমন একটা ঘটনা এরকম আসছে আদিস শরীফের মধ্যে হজুর সাল্লাহ আলি সাল্লামের সাথে একজন জিনের সাক্ষাৎ হইল খুবই বৃদ্ধ জিন বয়স হয়ে গেছে অনেক বেশি হজুর সাল্লাহ আলি সাল্লামের প্রতি ইমান আনার জন্য হজুর সাল্লাহ আলাইসাল্লামের সাল্লামের খেদমতে হাজির হইলেন ওই জিন আল্লাপাক রাবুল আলমিন যত নবী রাসুল দুনিয়ার মধ্যে পাঠাইছেন শুধু মানুষের জন্য না বরং জিনের জন্য মানুষ এবং জিন মানব জাতি এবং জিন জাতি উভয় জাতি জাতির হেদায়তের জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন নবী পাঠান ওই বৃদ্ধ জিনের সাথে হুজুর সাল্লাহ সাল্লামের সাক্ষাৎ হইল তো জিন বলল কয়েকজন নবীর নাম বলল যে তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছিল তাদের কাছে গেছিলাম তাদের দরবারে গেছি এবং ওই সমস্ত নবীদের উপর আমি ইমান আনছি যখন জানতে পারলাম আপনি আপনার আগমন হয়েছে আপনার দরবারে আসলাম আপনার খেদমতে আসলাম যাতে আপনার উপরও আমি ইমান আনতে পারি তো তার বয়স ওই জিনের বয়সের কথা বলতেছে জিন যখন হজরত আদম আলাইসাল্লামের ছেলে দুই ছেলের নাম আমরা জানি হাবিল কাবিল দুই ছেলের মধ্যে মারামারি হয়েছিল ঘটনা ইনশাল্লাহ অন্য একদিন বলবো ওই হাবিল কাবিলের সময় জিন বলতেছিল যখন হাবিল কাবিলের মারামারি চলতেছিল তখন আমি ছোটো ছিলাম জিন কী ছিল ছোটো ছিল আর হুজুর সাল্লাহ আলাইসলামের যুগে এসে সে বৃদ্ধ হয়েছে তাহলে তার হায়াত কি পরিমাণ লম্বা এই জিনের জাতির যে হায়াত কি পরিমাণ লম্বা হয় এটা বোঝানোর জন্য ঘটনা বললাম তো ফেরেস্তাদের প্রতি এরকম আমাদের বিশ্বাস রাখতে হবে যে বিপুল সংখ্যক পরিমাণ আল্লাহ তালা একটা জাতি সৃষ্টি করেছেন যে জাতির নাম হলো ফেরেস্তা ফেরেস্তাদের প্রতি ইমান আনা এটাই এটাও ইমানের অংশ যদি কেউ অবিশ্বাস করে ফেরেস্তা জাতিকে অবিশ্বাস করে তাহলে সে আর ইমানদার থাকতে পারে না কোনো ফেরেস্তাকে আল্লাহ পাক রাব্বুল আলমিন আজাব আজাব দেওয়ার জন্য সৃষ্টি করেছেন মানে তিনি আজাব আজাব দিবেন কোনো ফেরেস্তার মাধ্যমে আল্লাহ তালা রহমত দান করেন কোনো ফেরেস্তাকে আল্লাহ পাক রাব্বুল আলমিন প্রত্যেক মানুষের দুই কাঁধে রেখে দিছেন কিরামান কাতিবিন আমরা জানি বান্দা নেক আমল করলে ডান কাদের ফেরেস্তা লেখেন নেক আমল বান্দা যদি গুণা করে তাহলে বাম কাদের ফেরেস্তা লেখেন বান্দার গুণা কোন ফেরেস্তাকে আল্লাহ পাক রাব্বুল আলমিন রেখে দিয়েছেন কবরের মধ্যে সোয়াল জবাব করার জন্য সোয়াল করার জন্য তাদেরকে আমরা বলি মুনকার নকির আমরা জানি প্রত্যেক আসমানে ফেরেস্তা আছে এবং আসমানের কোনো জায়গা খালি নাই যেখানে ফেরেস্তা নাই হাতে শরীফের মধ্যে আসছে বিছানায় উঠলে মানুষ পালংকে বা চৌকিতে উঠলে যেরকমভাবে পালংকে আওয়াজ দেয় চৌকি আওয়াজ দেয় আসমান এইরকমভাবে মরমর করে আওয়াজ দেয় কেন কারণ ফেরেস্তাদের ভার এমন কোনো জায়গা খালি নাই যেখানে ফেরেস্তা নাই এরকম প্রত্যেক আসমানের মধ্যে ফেরেস্তা আছে এবং প্রত্যেক আসমানের আবার দরজা আছে মেয়েরাজের ঘটনা আমরা ইনশাল্লাহ এটা বলবো যখন হুজুর সাল্লাহ আলি ইসলাম মেয়েরাজে যাচ্ছেন প্রথম আসমানের ফেরেস্তা দরজায় পাহারা দিচ্ছেন তাহলে ওই অনুমতি ছাড়া আল্লাহ তালার অনুমতি ছাড়া এই দরজা খোলা হবে না যখন বুঝলেন যে আল্লাহ তালার অনুমতি আছে ভিআইপি বিআইপিভাবে আল্লাহ তালা দাওয়াত দিয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে তখন দরজা খুলে দিলেন এরকম প্রত্যেক আসমানে ফেরেস্তা আছেন প্রত্যেক আসমানের দরজা আছে এই সমস্ত ফেরেস্তাদের মধ্যে চারজন ফেরেস্তা শ্রেষ্ঠ এই চারজনের মধ্যে আবার হজরত জিবরিল আলাইসাল্লাম বা হজরত জিব্রাহিল আলাইসালাম অনেক নাম এই নামের অনেকভাবে কেরাত আছে হজরত জিবরিল আলাই ইসালাম হলেন শ্রেষ্ঠ হজরত জিব্রাইল আলাই ইসালামের কাজ হল নবী রাসুলদের নিকট আল্লাহ তালার পক্ষ থেকে ওহি নিয়ে আসা এবং অন্য ফেরেস্তাদেরকে আল্লাহ তালা যে সমস্ত দায়িত্বে রেখেছেন ওই সমস্ত দায়িত্বরত কর্মরত ফেরেস্তাদের কাছে আল্লাহ তালার হুকুম পৌঁছে দেওয়া হজরত জিব্রাইল আলাহ ইসলামের ডানা আছে এক একটি ডানা এক একটা দুনিয়ার সমান তাহলে হজরত জিব্রাইল আলাইসাল্লাম যদি ছয়শো ডানা মেলে ধরেন তাহলে ছয়শো দুনিয়া প্রয়োজন শুধুমাত্র যদি ডানা মেলে বসে থাকেন এক পা অগ্রসর যদি হন তাহলে আরও ছয়শো দুনিয়ার প্রয়োজন আর এক পা অগ্রসর হলে আরও ছয়শো দুনিয়ার মতো জায়গার প্রয়োজন এত বিশাল ফেরেস্তা আল্লাপাক রাব্বুল আলমিন সৃষ্টি করেছেন একজন ফেরেস্তা হজর জিব্রাইল আলাইসাল্লাম তাহলে আল্লাহ পাক রাব্বুল আলমিন এত বিশাল যে ফেরেস্তাকে সৃষ্টি করলেন হজরত জিব্রাইল আলাইসাল্লামকে যে আল্লাহ তালা সৃষ্টি করলেন ওই আল্লাহ তালা কত বড় আরেকজন ফেরেস্তার নাম হজরত মিকাইল আলাইসাল্লাম হজরত মিকাইল আলাইসাল্লামের কাজ হল মেঘমালা প্রস্তুত করা বৃষ্টি বর্ষানো এবং আল্লাহ তালার হুকুমে মাখলুকের জীবিকা সরবরাহের কাজে নিয়োজিত হজরত মিকাইল আলাইসালাম কিতাবের মধ্যে দেখছেন সারা দুনিয়ার সমস্ত পানি যত পানি আছে পুকুরে আছে নদীতে আছে সাগরে আছে সমস্ত পানি যদি একত্রিত একত্র করা হয় আর হজরত মিকাইল আলাইসালামের মাথায় ডেলে দেওয়া হয় তাহলে আমাদের মাথায় যদি এক ফুটা পানি ঢালা হয় তাহলে ওই পানি তো মাথার চামড়াতেই লাগবে না চুলের মধ্যেই শেষ মিশে যাবে আমাদের মাথায় এক ফুটা পানি ঢাললে যেরকমভাবে ওই পানি আর খুঁজে পাওয়া যাবে না হজরত মিকাইল আলাহ ইসলামের মাথায় সমস্ত দুনিয়ার পানি ঢেলে দিলে ওই রকম এক ফুটা পানির মতো আর খুঁজেই পাওয়া যাবে না একজন ফেরেস্তার মাথা হজরত মিকাইল আলাহ ইসলামের মাথা যদি এত বড় হয় মাথা বড় না শরীর বড় হয় শরীর বড় তাহলে মাথা যদি এত বড় হয় তাহলে শরীর কত বড় হবে আর শরীর যদি এত বড় হয় তাহলে যে আল্লাহ তালা এত বড় বিশাল একজন হজরত মিকাইল আল ইসলাম নামক ফেরেস্তাকে সৃষ্টি করলেন ওই আল্লাহ তালা কত বড় হজরত ইসরাফিল আলহ ইসলাম সিংহায় আরেকজন ফেরেস্তার নাম হজরত ইসরাফিল আলহ ইসলাম সিংহা মুখে নিয়ে বসে আছেন কিয়ামতের অপেক্ষা আল্লাহ তালার হুকুম আসবে সাথে সাথে সিংহায় ফু দিবেন এক ফু দিবেন পৃথিবী তো ধ্বংস হবে পৃথিবী থেকে তেরো লক্ষ গুণ সূর্য পর্যন্ত চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পাহাড় তোলার মতো উঠতে থাকবে আমরা একটা ফু দিলে কয়টা পিঁপড়া মারতে পারবো ফু দিয়ে পিঁপড়া মারতে পারবো তাহলে একজন ফেরেস্তা হজরত ইসরাফিল আলি ইসালামের এক ফু দিবেন সিঙ্গার মধ্যে সাথে সাথে সাত আসমান সাত জমিন ধ্বংস হয়ে যাবে কেমত হয়ে যাবে তাহলে যার ফুয়ের মধ্যে এত শক্তি তার শরীরের মধ্যে কত শক্তি আর এত শক্তিশালী ফেরেস্তা যে আল্লাহ পাক রাব্বুল আলমী সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালার কত শক্তি হজরত আজরাইল আলাই সালাম মালাকুল মৌত মাখলুকের যান কবজ করার জন্য আল্লাহ পাক রাব্বুল আলমিন যাকে সৃষ্টি করেছেন যার কাজ হলো মাখলুকের যান কবজ করা যান কবজ করার জন্য হজরত আজরাইল আলাই সালাম আমার ঘরে আসতে হয় না তিনি এক জায়গায় বসে আছেন সারা দুনিয়া পুরা পৃথিবী হজরত আজরাইল আলাহ ইসলামের কাছে আমাদের সামনে বাতের প্লেট রাখলে যেরকম হজরত আজরাইল আলাহ ইসলামের কাছে পুরা দুনিয়া ওই রকম বাতের প্লেট সামনে রাখলে আমার যেখান থেকে ইচ্ছা প্লেটের যে অংশ থেকে ইচ্ছা ওই অংশ থেকে আমি বাদ নিতে পারবো ঠিক তেমনিভাবে হজরত আজরাইল আলাহ ইসলাম সারা পৃথিবী যার কাছে বাতের প্লেটের মতো যেখান থেকে ইচ্ছা ওইখান থেকে মাখলুকের কি করতে পারেন যান কবজ করতে পারেন নেককার হলে আরও রহমতের ফেরেস্তা আসেন যান নিয়ে যাওয়ার জন্য আর বদকার হলে আজাবের ফেরেস্তা আসেন তাহলে হজরত আজরাইল আলাইসাল্লাম এত বিশাল একজন ফেরেস্তা হজরত আজরাইল আলাইসাল্লাম যাকে যার কাছে পুরা পৃথিবী বাতের প্লেটের মতো সমান এত বিশাল ফেরেস্তাকে যে আল্লাহ তালা সৃষ্টি করেছেন ওই আল্লাহ তালা কত বড় এরকম আল্লাহ পাক রাব্বুল আলম এই যে ফেরেস্তা সৃষ্টি করলেন ফেরেস্তা একটা জাতি এর উপর ইমান আনা আমরা বলছি বিল্লাহি ও মালাইকাতিহি নবী রাসুলদের প্রতি ইমান বিশ্বাস রাখা আল্লাপাক পাক রাব্বুল আলমের মানব জাতি এবং জিন জাতির হেদায়তের জন্য মানুষের মধ্য থেকে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তালা নবতি দান করেছেন যাদেরকে আমরা নবী হিসাবে চিনি নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে নবী রাসুলদের প্রতি বিশ্বাস রাখতে হবে নবীগণের প্রতি বিশ্বাস কি যে নবী রাসুলগণ তারা মানুষ হলেও মানুষের মধ্য থেকে আল্লাহ তালা সৃষ্টি করলেও নবী রাসুলগণ গুণা থেকে নিষ্পাপ ছিলেন কোনো নবী রাসুল কবিরা গুণাও করেন নাই সবিরা গুণাও করেন নাই বড় গুণাও না ছোট গুণাও না নবুয়তের আগেও কোনো গুণা করেন নাই নবুয়তী পাওয়ার আগেও কোনো গুণা করেন নাই আর নবী হওয়ার পরে তো গুনার প্রশ্নই আসে না এটা আমাদের বিশ্বাস রাখতে হবে যে সমস্ত নবী রাসুলগণ মাসুম নিষ্পাপ আল্লাহ তালা তাদেরকে গুণা থেকে হেফাজত করেছেন নবীদের প্রতি বিশ্বাস রাখতে হবে যে সমস্ত নবী রাসুলগণ আল্লাহ পাক রাব্বুল আলমিনের পক্ষ থেকে যে দায়িত্ব পেয়েছিলেন রিসালতের দায়িত্ব পৌঁছে দেওয়া উম্মতের কাছে আল্লাহর বাণী পৌঁছে দেওয়া এরকম না যে একশোটা বাণী আল্লাহ তালা দিলেন আর তিনি নিরানব্বইটা পৌঁছিয়েছেন পৌঁছিয়েছেন আর একটা রেখে দিয়েছেন নিজের কাছে এরকম না বরং বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তালা একশোটা বাণী দিয়েছেন ওই একশোটা বাণীই পৌঁছেছেন পৌঁছিয়েছেন নবী একশো ভাগের একশো ভাগ হুবহু আল্লাহ তালার বাণী উম্মতের কাছে পৌঁছে দিয়েছে বাণী পৌঁছাতে গিয়ে রিসালতের দায়িত্ব পালন করতে গিয়ে নবী রাসুলগণ কোনো ধরনের ভুল ত্রুটি করেন নাই কোনো ধরনের ত্রুটি করেন নাই এই বিশ্বাস আমাদের রাখতে হবে এবং হজরত আদম আলাই সাল্লাম থেকে নিয়ে হজরত রাসুল করিম সাল্লাহ আলাই সাল্লাম পর্যন্ত সমস্ত সমস্ত নবী রাসুলগণ সত্য ছিলেন হক ছিলেন প্রত্যেকের মানা রাখতে হবে তবে শেষ নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শরীয়তের উপর আমাদের আমল করতে হবে এবং নবী রাসুলগণ কি না খুদা না আল্লাহ না নবী রাসুলগণ মানুষ মানুষের মধ্য থেকে আল্লাহ পাক রাব্বুল আলম সৃষ্টি করেছেন তারা কি খুদা ছিলেন আল্লাহ ছিলেন না এই বিশ্বাস রাখতে হবে যে তারা কোনো আল্লাহ নন আল্লাহর ছেলেও নন ওকালাত ইয়াহুদ ওজাইর ইবনুল্লাহ ওকালাত নাসার আল মাসিহ ইবনুল্লাহ যেমনিভাবে ইহুদিরা হজরত উজাইর আলাই সাল্লামকে আল্লাহর ছেলে বলে থাকে ইহুদিরা হজরত উজাইর আলাই সাল্লাম একজন নবীর নাম হজরত উজাইর আলাই সাল্লামকে ইহুদিরা আল্লাহর ছেলে বলে থাকে আর নাসারা বা খ্রিস্টানরা হজরত ঈসা আলাই সাল্লামকে আল্লাহর ছেলে বলে থাকে এরকমভাবে তারা আল্লাহর সাথে শরিক করে নবীর নবীদেরকে আমাদের বিশ্বাস রাখতে হবে যে নবী রাসুলগণ মানুষ তারা কোনো খুদা নন আল্লাহ নন খুদার পুত্রও নন এবং খুদার অবতারও নন অবতার মানে আল্লাহ মানুষের রূপ ধরে নবী হিসাবে দুনিয়ার মধ্যে আসছেন এটা বিশ্বাস করা মানে আল্লাহকে নবীর অবতার আল্লাহ নবীর রূপ ধরে আসছেন এরকম বিশ্বাস করা এটা নিষেধ আল্লাহ নবী কোনো আল্লাহর অবতার নন যে আল্লাহর রূপ ধরে আসছেন একজন নবী এরকম না বরং তিনি মানুষ আল্লাহ তালা মানুষের মধ্য থেকে সৃষ্টি সৃষ্টি করেছেন আর সমস্ত নবী রাসুলগণের মধ্যে আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী সর্বশেষ নবী খাতামুন নাবিগিন এই বিশ্বাস রাখতে হবে যে আমাদের নবীর পরে নতুন করে কেউ আর কোনো নবী আসবেন না নতুন করে কেউ নবতি পাবেন না যদি কেউ নবী দাবি করে তাহলে সে বন্ড কাফির তাকে যে মানবে সেও কাফির হজরত ইসা আলাই ইসাল্লাম আসবেন তিনি তো নবুয়ত আগেই পেয়ে গেছেন আমাদের নবীর পরে নতুন করে কেউ নবুয়তি পাবে না তিনি আমাদের নবীর আগে নবুয়তি পেয়েছেন আসবেন কিন্তু এই আমাদের নবীর শরীয়ত মোতাবেক আমল করতে হবে হাদিসের মধ্যে আসছে হুজুর সাল্লাহ আলাইসাল্লাম এরশাদ ফরমাইছেন যে হজরত মুসা আলাইসাল্লাম যদি আমার জমানায় থাকতেন তাহলে আমাকে অনুসরণ করা ছাড়া উপায় ছিল না অর্থাৎ আমার শরীয়ত মতো ওনাকে চলতে হইতো আর সমস্ত নবী রাসুলগণ কবরের মধ্যে জিন্দা আছেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে আমাদের নবী হজরত মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম তিনিও কবরে জিন্দা কেউ যদি ওনার রোজা শরীফের সামনে গিয়ে সালাম দেয় তাহলে হজুর সাল্লাহ আলাইসলাম শুনেন এবং সালামের জবাব দেন আর যদি অন্য কোনো স্থান থেকে আমরা যদি এখান থেকে নবীর উপর দরুদ সালাম পাঠাই পেশ করি তাহলে ফেরেস্তা আছেন নির্ধারিত ফেরেস্তা ফেরেস্তারা কি করেন ওই দরুদ হুজুর সাল্লাহ আলাইসলামের কাছে নিয়ে যান পৌঁছিয়ে দেন আল্লাহ পাক রাব্বুল আলমী নবী রাসুলগণের মধ্যে নবী রাসুলদেরকে অনেক মজাজা দান করছেন অলৌকিক ঘটনা যেগুলো সাধারণভাবে কারো পক্ষে করা সম্ভব নয় যেমন হজরত মুসা আলাইসাল্লামের লাঠি সাপ হয়ে যেত এটা একটা মজেজা হজরত মুসা আলাইসাল্লামের ডান হাত লাইটের মতো জলমল করতো জ্বলতো লাইটের মতো আলো দিত এটা ছিল একটা মজেজা হজরত ঈসা আলাই ইসলামের মজেজা ছিল যে কোনো রুগী রুগীর শরীরে যদি হজরত ঈসা আলি ইসলাম হাত বুলাতেন তাহলে সে সুস্থ হয়ে যেত কুষ্ঠ রুগী হোক জন্মান্ত হোক জন্ম থেকে অন্ধ হাত বুলিয়ে দিছেন ভালো হয়ে গেছে এমনকি মরে গেছে বলছেন কুম্বি নিল্লা আল্লাহর হুকুমে তুমি উঠো সে জীবিত হয়ে গেছে এর অর্থ এটা নয় যে তিনি আল্লাহ হয়ে গেছেন এটা আল্লাহর হুকুমের এটা মজেজা ছিল নবী নবীর আমাদের নবীর অনেক মজেজা শুধু যদি মজেজা সম্পর্কে শুধু আলোচনা করতে যাই তাহলে কয়েকটা জুম্মার দরকার সবচেয়ে বড় মজেজা কোরআন শরীফ সবচেয়ে বড় মজেজা কি কোরআন শরীফ আল্লাহর কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফের মধ্যে ঘোষণা আসছে যে এটা যে আল্লাহর এটা হলো আল্লাহর কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নাই যদি কারো সন্দেহ হয় তাহলে চ্যালেঞ্জ আল্লাহ তালার পক্ষ থেকে চ্যালেঞ্জ কোরআন শরীফের মধ্যে যে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আসে আসবে যত জিন আসে আসবে সবাই মিলে একত্র হয়ে কোরআনের মতো একটা কোরআন না কোরআনের মতো একটা সুরা না কোরআনের একটা সুরার একটা আয়াতের মতো একটা আয়াত বানাও এটা কোরআন শরীফের চ্যালেঞ্জ চোদ্দশো বছর পার হয়ে গেছে কেউ পারে নাই কেয়ামত পর্যন্ত কেউ পারবেও না এর চেয়ে বড় মজেজা আর হইতে পারে কোরআন শরীফ সবচেয়ে বড় মজেজা এই মজেজা যে সত্য এর উপর আমাদের বিশ্বাস রাখতে হবে আর অনেক অলিয়া অলিয়া আল্লাহর অলি যারা হয় হন অনেক সময় তাদের থেকে অনেক অলৌকিক ঘটনা প্রকাশ পায় এই অলৌকিক ঘটনাকে কারামত বলা হয় এটাও সত্য আর যারা শরীয়তের দ্বার ধারে না সুন্নতের উপর থাকে না অনেক সময় তাদের থেকেও অনেক সময় অলৌকিক ঘটনা ঘটে থাকে এটাকে জাদু বলা হয় যাই হোক আমাদের নবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম রিসালতের দায়িত্ব পুরাপুরি পরিপূর্ণভাবে একশো ভাগের একশো ভাগ পৌঁছিয়ে দিয়েছেন যা পৌঁছানোর তা পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহ তালার পক্ষ থেকে আল্লাহ তালা যা যা নাজিল করেছেন নজর সাল্লাহ আলাই ইসলামের উপরে সব তিনি উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এরকম না যে তিনি একটা রেখে দিয়েছেন নিজের কাছে সব উম্মতের কাছে পৌঁছিয়ে দিয়েছেন এই বিশ্বাস আমাদের রাখতে হবে হুজুর সাল্লাহ আলাই সাল্লাম কোরআন এবং হাদিসের মাধ্যমে উম্মতের কাছে রিসালতের দায়িত্ব পালন করেছেন এখন তো নবী নাই নবী আছেন হজরত মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলসালাম শেষ নবী বিশ্বাস রাখতে হবে কিয়ামত পর্যন্ত আর কোনো নতুন নবী আসবেন না তাহলে নবীওয়ালা কাজ করবে কে নবীওয়ালা কাজ এই উম্মতের দায়িত্ব নবীওয়ালা কাজ কার দায়িত্ব উম্মতের দায়িত্ব এই জন্য কোরআন এবং হাদিস পরিপূর্ণভাবে তাবলিক করা হয় মাদ্রাসার মধ্যে পরিপূর্ণ কোরআনের তাবলিক কোথায় হয় মাদ্রাসার মধ্যে পরিপূর্ণ হাদিসের তাবলিক কোথায় হয় মাদ্রাসার মধ্যে আর মাদ্রাসা থেকে হকানি উলামা একরাম পয়দা হন হকানি উলামা একরাম ওইখান থেকে বের হয়ে আসেন যে যত বেশি সুন্নতের উপর আমল করবে যে যত বেশি সুন্নতের নিকটবর্তী থাকবে হুজুর সাল্লাহ আলাইসলামের দেখানো পথ তরিকা হুজুর সাল্লাহ আলাইসলামের সুন্নার উপর যে যত বেশি আমল করবে তার মর্যাদা তত বেশি হবে সে হকানি আলিম হবে আমি লিখে দিলাম ব্যানারের মধ্যে হকানি আলা হকানি আলেমের সমাবেশ একটা বোতলের মধ্যে আমি কেরোসিন রাখলাম বোতলের মধ্যে কি রাখলাম কেরোসিন বাইরে লেবেল লাগিয়ে দিলাম আতরের শিশি ভেতরে কি কেরোসিন বাইরে কি লেখা আতর তাহলে বাইরে আতর লিখলে কি ভেতরটা আতর হয়ে যাবে তা আমি ব্যানারে শুধু হকানি আলিম লিখে দিলেই কি আমি হকানি হয়ে যাব এরকম অনেক আছে বন্ড লিখে দিছে হকানি আলেম আর কথা বলে কোরআন সুন্না বিরোধী কথা বলে কি সুন্নতের দাঁড় দাঁড়ে না শরীয়তের উল্টা কথা বলে আর নাম দিছে হকানি আলেম তাহলে নাম দিলেই কি সে হকানি আলেম হয়ে যাবে হকানি আলেম বলতে হয় না হকানি আলেম কি করতে হয় না লিখতে হয় না ব্যানারের মধ্যে যে আমি হকানি আলিম সাইনবোর্ড দিতে হয় না আমি হকানি আলিম বরং যে যত বেশি সুন্নত সুন্নতের উপর আমল করবে আমলের নাম আমলের আমলের নাম কি হকানি আলিম যদি আমল হয় সুন্নতের সুন্নত মোতাবিক সুন্নত অনুযায়ী আমল হলে কেউ বলতে হবে না সে হকানি আলিম হয়ে যাবে আর আমল হলো সুন্নতের পরিপন্থী সুন্নতের উল্টা আর আমি নাম লিখে দিলাম ব্যানারের মধ্যে হক্কানি আলিম এই নাম লিখে দেওয়ার কারণে হক্কানি আলিম হবে না হক্কানি আলিম হতে হলে কি করতে হবে আমল করতে হবে সুন্নার উপর কোরআন সুন্নার উপর আমল করতে হবে তাহলে সে হক্কানি আলিম হবে যাই হোক মোটামুটি ইমানের অংশ আল্লাহর ফেরেস্তা এবং আল্লাহ রসুল পর্যন্ত আলোচনা হয়েছে এরপরে আরও বাকি রয়েছে কিতাব আল্লাহর কিতাব সম্পর্কে আলোচনা তারপর আখেরাত আসবে আখেরাতের অনেক অংশ আছে তকদির আছে আরও অনেক বিষয় আছে ইমানের ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই সমস্ত আলোচনা করব আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে বুজার এবং আমল করার তৌফিকতা ফরমান আমিন